হ্যালো বন্ধুরা নিশ্চয়ই সবাই আপনারা অনেক ভালো আছেন আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল আমি প্রতি সপ্তাহে আপনাদের মধ্য থেকে একটা চ্যানেলকে প্রমোট দিব আপনি যদি আপনার চ্যানেলকে প্রমোট দিতে চান তাহলে এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন আর বন্ধুরা এখনও যারা আমার ফেসবুক পেজে জয়েন করেন নাই তারা এখনই আমার ফেসবুক পেজে জয়েন করে নিন আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এস করুন আর বন্ধুরা আপনারা ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখে তারপরে কমেন্ট করুন যাহাতে আপনাদের কমেন্টগুলো স্পাম্পে না যায় ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন একটা কথা মনে রাখবেন ইউটিউবে পাশে থাকার আর এক নাম গেমিং কমল আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল আর আমি গেমিং কমল রয়েছি আপনাদের সাথে সবসময় পাশে আছি বন্ধুরা আপনি যদি আপনার চ্যানেলকে র্যাঙ্ক করাতে চান তাহলে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দিন এবং আমার চ্যানেলে প্রতিদিন এসে কমেন্ট করুন দেখবেন আপনার চ্যানেল আপনার ভিডিও দেখবেন কিভাবে র্যাঙ্ক করে আপনারা সবসময় নামটা মনে রাখবেন গেমিং কমল ইউটিউব চ্যানেল সাহায্য সহযোগিতার channel help each and other gaming Kamal YouTube channel বন্ধুরা আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে খুব তাড়াতাড়ি মনিটাইজেশন অন করে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যারা আমার ইউটিউব চ্যানেলে আছে আমি কিন্তু প্রত্যেককে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে তাদের প্রত্যেক চ্যানেলকে বিভিন্নভাবে সাহায্য করি সুতরাং আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলকে বড় করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওতে প্রতিদিন একটা করে কমেন্ট করবেন অবশ্যই প্রতিদিন কমেন্ট করবেন আর আপনি আপনার নিজের চ্যানেলে প্রতিদিন কমপক্ষে একটি করে ভিডিও আপলোড করবেন তো বন্ধুরা আপনারা এতক্ষণ ধরে দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল আর আমি গেমিং কমল সবসময় পাশে আছি হেল্প ইচ অ্যান্ড আদার সাহায্য সহযোগিতার channel gaming Kamal YouTube channel আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন gaming Kamal YouTube channel channel channel